হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই মাঝখানের এই ফুলটা ফুটিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক oh, you. হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্যে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক سلام عليكم We'll be right back.